কত সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছে রে বন্ধু তুই বলে কানে শুনিস না আর ডাক্তার যদি কখনো বলা হবে না কি কইলি আমি চোখে দেখি না আর না দেখিয়া ডাক্তার চেয়ারে প্রসাব করে দিছি দূর বেটা আমি কানা না আমি বয়রা বয়রা বুঝছস আমি কানে শুনি না বুঝছস আরে বেটা আমি তো সেটাই বললাম তুই কানে শুনিস না কি এখন স্কুলে যাবো আরে বেটা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কেউ স্কুলে যায় না স্কুলে তো কখনো যাস নেই স্কুল পড়স নেই তো তাই বুঝছস না বুঝছস গাধার গাধা ওইসব বন্ধু থাম থাম থাম তোর খবর সবর কি তোর মার খবর খারাপ আর হসপিটালে ভর্তি করাইছে আরে আন্টির কি হয়েছে ক ক ক বন্ধু কি হয়েছে কি হয়েছে দূর বাইরে আমি কই একটা তুই শুনিস আর একটা আরে তোর মা আমার দেখতে চাইছে চল চল চল এখন যাবো কি আন্টির কি চল না চল না বল <laughs> oh,